সারা সুস্থ চাপার মৌসুমে আমি নাচি এবার তোমার মত করে সমাজ ভাবনা করেছি কে দিয়েছে তোমায় কে দিয়েছে নিকশ কালো

তোমার মনের গতি রাতের কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে এখন স্টেশনের বেজায় অন্ধকার তোমাকে দিয়েছে নিকশ কালো রাতের চূড়া তোমাকে দিয়েছে Sophia.